স্পেন তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল আর সে মুসলমানরা নিশ্চিন্ন হয়েছে মুসলমান নাই সেইখানে যখন এই জ্ঞানের জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো তারা পার্ক তৈরি করলো সুয়ারেস লাইন তৈরি করলো ড্রেনেজ করলো রাস্তা করলো ফুটপাত করলো পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল সেইখানে শুরু হয়ে গেল আটশো বছর রাজত্ব করার পর গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম তারেক বিন জিয়াদ যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায় কর্ডোবা বলা হয় ইংরেজিতে আরবি নাম কর্তুবা বিশাল মসজিদ এক লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা মসজিদের বিশাল মিনার মিনারের প্রত্যেকটি খোবে খোবে একটা করে মূর্তি দাঁড়ানো আমার সাথে কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো বলল ভুলে যাও এটা তোমাদের মসজিদ ছিল এটা মসজিদ নয় এটা গির্জা এখানে সেজদা দিতে দেওয়া হবে না বুক ফেটে কান্না আসতে লাগলো এটা ছিল সেই কর্ডোবার মসজিদ যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো একজন আর মানে না নেতৃত্ব মানে না ভোগ বিলাসে মাতোয়ারা হয়েছে বিলাসী হয়েছে আয়াস হয়েছে আল্লাহর গজব এসে গেল শুরু হলো যুদ্ধ ইসাবেলা এক পয়লা এপ্রিল মাসের পয়লা তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধ শুরু হলো সমানে মুসলমান মরতে লাগলো তারা প্রস্তুত ছিল না সমানে মার যেখানে পায় সেখানে মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল রানী ইসেবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো করবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে তাদেরকে মরক্ক পাঠিয়ে দেওয়া হবে তারা যেন জাহাজে আরোহণ করে জাহাজগুলি ছিল ফুটা হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়ে জাহাজে উঠল জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল চল্লিশ হাজার লোক পুরুষ ঢুকলো গিয়া কডবার মসজিদের মধ্যে চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো ভেতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান মসজিদের ভিতরে পুড়াইয়া ভস্য করে দেওয়া হলো শুধু কানসি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে বাইরে এসে দেখলাম নদী মসজিদের পাশে একটি নদী ছোট্ট নদী কর্ণফুলির মতোই হবে বা তার থেকে ছোট হবে এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল